Yeah! Yeah, die, baby, die, die! একটু আস্তে খেল হ্যাঁ die, die, yes, yeah! আমি ওই নাচতে কথা বলছি এই হ্যাঁ দেখ না পেছনে কিছু লেগে আছে বোধহয় বুঝতে পারছে না দেখ না একটুখানি প্লিজ কি লেগে আছে দেখা তো মিক্স ডাল খাই এক সেকেন্ড এক সেকেন্ড এই এই দেখ এই এই থেকে একটু বেশি বড় আছে এইটা হ্যাঁ হচ্ছে না নিজে বেশি খাবে কম দেবে ফট হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে এই আমি যাচ্ছি ঠিক আছে হুম বাহ তারপরে সারাক্ষণ দেখবি তাতে কি হচ্ছে রে হ্যাঁ আমার বাবার টিভি বাবা কিনে দিয়েছে বেশ করবো দেখবো মাথা এখান থেকে হ্যাঁ? এই দেখ এটা কোনো ঠিক হচ্ছে না আমারও তো ইচ্ছে করে নাকি টিভি দেখবো নিজের পয়সায় টিভি কে এনে দেখ যা যাওয়া হ্যাঁ, তখন আমি দেবোই না রিমোট আচ্ছা তো তুই দিবি না তাই তো না দেব না মুখের ওপর বলছি দেব না কি করবি হ্যাঁ কি করবি কি দেব না যা যা দেব না দেখবি দেখবি কি করবো দেখাচ্ছি এই এই এই বলতে এই দেখ এইটা করবো হ্যাঁ ভাই যদি চেঞ্জ করেছিস খারাপ হয়ে যাবে কিন্তু নে এটা করেছি কি করবি কর চেঞ্জ করলি কেন আমার কাছে রিমোট আছে সর এই দেখতে দেবো না একদম দেখতে দেবো না নে টিভির কাছ থেকে সর মনে করছি কিন্তু ভালো লাগছে না টিভি কি করবি নে দেখতে দেবো না দেখ দেখ দেখ দেখ দেখ দেখ দেখ দেখ কাছ থেকে সর ও মা আহ আহা হা হ্যাঁ। হুম ভাই এই কি হচ্ছে রে একটুখানি রে না একটুখানি প্লিজ একটা শর্তে দেব প্রমিস কর একদম একটুখানি খাবি কিন্তু সবটা খাবি না একদম প্রমিস একটুখানি খাবো প্লিজ একটুখানি খাস কিন্তু এই নে থ্যাংক ইউ রে হুম হুম দেখলি বললে একটুখানি নেবো এই বাকিটা খেয়ে নিন ঠিক আছে বাই শোন বাসনগুলো ধুয়ে দে যাচ্ছি যাচ্ছি এই কাজ অনেক কাজ বাকি আছে করে নিয়ে যাচ্ছি ঠিক আছে ধুস না আরে বন্ধ করে কি রে বাবা সব সময় আমাকে উঠতে হচ্ছে এই বাবু আমার সোনাটা আমার বাবুটা এই ভাই এই আবার কার সাথে কথা আমার বাবু আমার সোনা আমি চুষো মাজবো আমি আচ্ছা। মাজবো আমি কত তোমাকে মিট করছি জানো আমি আচ্ছা কোথায় তো আচ্ছা, এই হলো সেই মেয়ে এক্ষুনি মাকে বলছি মা ওই দেখো এটাই তো আমি তো কতবার বলেছি একসাথে ঘুরবি না বাট আমার কথা তো শোনেই না তাই তো ব্যাপার আমি তো সবসময় তো বলি এইটা কর ওইটা কর এই ভাবছিলাম জানো ও একদিন প্ল্যান করবো যাবো দুজনে ঠিক আছে হেভি জায়গা আরে আমরা সব কলিগস মিলে গেছিলাম একদিন ও জাস্ট অসম প্লেস ও should hang out some time right oh my he loves you আবে কুত্তার বাচ্চা হ্যালো এই না না কিছু না কিছু না আরে বলো না আমাদের বডির একটা কুর্তি কিনেছি নতুন একটা সারাক্ষণ মানুষের মতো ক্যাক ক্যাক ক্যাক ক্যাক করে যায় এই কিছু শুনতে পাওনি তো হ্যাঁ হ্যাঁ যেটা বলছিলাম